সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহেরমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টিভির বিশেষ আয়োজন হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখবার জন্য অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি Hilltech Real Estate and Builders পুরো মাহেরমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে একজন আলোচক থাকেন একজন সম্মানিত অতিথি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ ইমাম ও খতিব পূর্ব নবগঙ্গা বাইতুল হামদ জামে মসজিদ হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আপনাকেও ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক বরেন্দ্র অনলাইন টেলিভিশনকেও মোবারকবাদ শ্রোতা ও শুভানুদ্দয়ীদের জন্য দোয়া রইল আপনারা সবসময় বরেন্দ্র টেলিভিশনের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ হ্যাঁ, আপনাকে অনেক অনেক আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় অতিথি আমাদের কারি মোলার রহমান আহমেদ আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি যে রমজান মাস একেবারে শেষের দিকে চলে এসেছে আমাদের শেষ দশে আমরা অবস্থান করছি অনেকে এই রমজান মাসে ফিতরা আদায় নিয়ে অনেক প্রশ্ন থেকে থাকে তো ফিতরা সম্পর্কে আপনি যদি আসলে সংক্ষেপে কিছু বলতেন যাতে প্রাথমিক ধারণাটা পাওয়া যায় আসলে আলহামদুলিল্লাহ আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন ফিতরার বিষয়টাও নিয়ে কিন্তু আমরা মানে রাজনীতির মতো হেলাফেলা করে ফেলি ফিতরা এটা তো গরিবদের হক হুম তা আমাদের দেশে যেমন প্রচলিত আছে যে সরিয়া বোর্ড থেকে একটা ফেটটা নির্ধারণ করে দেয়া হয় যেমন ইতিপূর্বে ছিল হয় পঁচাশি টাকা এর আগে ছিল পঁচাত্তর বা সত্তর টাকা এরকম ছিল এবার যেমন করেছে একশো বিশ টাকা রাজশাহীর জন্য ঢাকার জন্য দুইশো টাকা এভাবে এক একটা অঞ্চলের জন্য ফেতরা নির্ধারণ হয়েছে অঞ্চল ভিত্তিক পার্থক্যটা কেন হয়ে থাকে আসলে মানে এক একটা জিনিসের এক একটা জিনিসের মানে এই যে ঢাকাতে যেমন আপনি একটা জিনিস কিনবেন যেমন রাজশাহীতে আপনার একটা যদি দোকান ভাড়া নেন তাহলে আপনার সাহেব বাজারে নিলে সর্বোচ্চ হলো দশ হাজার টাকা আমাদের এই সব অঞ্চলে নিলে আড়াই আরো কম দেড় হাজার বা দুই হাজার বা আড়াই হাজার এরকম তো ঢাকার এক একটা দোকানের দাম অনেক মানে ভাড়াটাই অনেক দৈনন্দিন যে খরচ সেটার উপরে সেটার উপরে বেসিস আসলে কিসের উপরে বেসিস করে হয় আমরা তো জানি যে খাবার দ্রব্যের উপর হ্যাঁ খাবার এটা তো রসুল সাল্লাল্লাহু বলেছেন যে কন্যা নাখরুজু জাকাত আল ফিত্রি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এর সময়ে আমরা একশা খাদ্য একশা জব একশা খেজুর হ্যাঁ এরপরে একশা কিসমিত জাকাতুল ফিতরা হিসেবে তিনি গরিবদের মাঝে প্রদান করতে বলেছেন তার মানে আপনার যে অবস্থা এখানে অবস্থা বোঝানো হয়েছে যদি আপনার অবস্থা ওই রকম হয় একশা জব দেওয়ার মতো তাহলে আপনি একশা জব দিবেন একশা বলতে বলা হয়েছে যে দুই কেজি দুইশো গ্রাম তার মানে ধরে নেন যে আড়াই কেজি ধরেন আপনি তাহলে আড়াই কেজি জবের বর্তমান মূল্য কত যদি আসলে কি এটা জব ধরা হবে না আমরা দৈনন্দিন যেটা হ্যাঁ, খাবার হ্যাঁ, খাচ্ছি হ্যাঁ। সেটাই ধরা হবে যে কোনো খাদ্যে তো আপনি দিতে পারেন যে কোনো খাদ্য যেমন এখানে রসুল সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন কখনো কিশমিশ কিশমিশের দাম ধরে তিনি জাকাতুল ফিতর আদায় করেছেন কখনো খেজুরের দাম ধরে জাকাতুল ফিতর আদর করেছেন কখনো জব কখনো গম এইভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে তিনি কিন্তু জাকাতুল ফিতর আদায় করেছেন তাহলে আমি জাকাতুল ফিতর কেমনে আদায় করব আমারটা আমার কোন জাকাতুল ফেতরাটা দিলে আমার ফেতরাটার মৌলিক যে হক হক সেটা আদায় হবে আমার এখন বর্তমান আয় যে যেটা মনে করেন আমি এখন সর্বনিম্ন যে খেজুর হয়তো দুশো টাকা কেজি সেটা আমি কিনতে পারছি বা ক্রয় আমার ক্রয় ক্ষমতার মধ্যে এটা আছে তাহলে যদি আমি দুই কেজি খেজুর কিনে খেতে পারি তাহলে আমাকে অবশ্যই আমার জাকাতের ফেতরাটা অবশ্যই এখানে যদি আড়াই কেজি খেজুর ধরেন তাহলে দাম কত আসছে পাঁচশো টাকা তাহলে একজনের জন্য পাঁচশো টাকা জাকাতুল ফিতরা হিসেবে প্রদান করতে হবে মানে আমরা ওইটার উপরে না তাকিয়ে যে সরিয়া বোর্ড কয় টাকা দিয়েছে ওইটার জন্য তো এই ঢালাওভাবে তো এটা ফেতরা না আপনার অবস্থার উপরে ফেতরাটা হবে সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য যদি বেশি হয় আপনি যদি ফেতরাটা কম দেন আপনার আপনার ফেতরা আদায় আমি দামি খেজুর খাচ্ছি দামি ইফতার করছি দামি সেহরি খাচ্ছি ভালো চাউল খাচ্ছি কিন্তু ফেতরা দেওয়ার সময় একেবারে সবচেয়ে কমটা নির্ধারণ করছি হ্যাঁ। এটা তো অনুচিত এটা তো ইমানি ইমানি ইমানি চেতনার মধ্যে পড়ছে না কারণ এটা ইমানি দুর্বলতার একটা অংশ হ্যাঁ আপনার কি মনে হয় যে ফিতরা কি বেশি আদায়ের দিকে উৎসাহিত করা হয়েছে অবশ্যই রসুল সাল্লাম তো সেটাই করেছেন তিনি যত পেরেছেন বেশি করেছেন আর রমজান মাস আসলেই রসুল সাল্লাহ সাল্লামের দানের হাতটা প্রসারিত হয়েছে ডান হাত দিয়ে কত দিয়েছেন বাম হাত দিয়ে কত দিয়েছেন আল্লাহ রসুল কোনোদিন হিসাব করেন আর হিসাব করেও তিনি হিসাব পান নাই এত দান এত পরিমাণ দান তিনি করেছেন তার মানে রমজান মাসটা হলো দানের মাস আপনি যদি রমজান মাসে বেশি বেশি করে দান করতে পারেন আর এই দানটা যদি আল্লাহ পাক কবুল করে নেয় আপনি এক মাস দান করবেন এক মাস ইবাদত বন্দিগি করবেন আর আল্লাহ তালা যদি হায়াত আপনাকে একটা বছর রাখে আপনি খেয়ে আর অঢেল রহমত বরকত খেয়ে শেষ করতে পারবেন না ইয়াতটা আল্লাহ পাক বাড়াই দেবে এই জন্য তো সৎকাতুল ফেতর জাকাতের বিধান এসেছে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ফিতরাটা আমাদের জন্য কোন পর্যায়ে পড়ে ওয়াজিব না ফরজ নাকি সুন্নত কোন পর্যায়ে পড়ছে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরা দিয়েছেন এটা সুন্নত পর্যায়েই পড়ে তো রসুলের যে কোনো আদর্শ অনুসরণ অনুকরণ করাই তো সুন্নত যেহেতু নবীজি এই ফিতরা দিয়েছেন তবে এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে কারণ এটা আদায় করতেই হবে ফেতরা আদায় করা ওয়াজিব তবে আপনার ঈদের পূর্ব মুহূর্তে এটা যদি আদায় করেন করা না হয় তাহলে আমার আমার যে রোজার যে ভুল ত্রুটিগুলো এটা কিন্তু এটা থেকেই যাবে আমি এই প্রসঙ্গ ধরে আপনাকে বলছি যে ফিতটা দেওয়ার উপযুক্ত সময় কোনটা মানে কোন সময়ে ফিতটা দেওয়াটা উচিত আচ্ছা এখানে আপনি খুব চমৎকার বিষয় মানে পয়েন্ট আপনি উত্থাপন করেছেন ফেতরা রসুল সাল্লাম বলেছেন যে ঈদুল ফেতরের নামাজের পূর্বে আগেই এটা আদায় করতে হবে আপনি পরে আদায় করলে এটার হক আদায় হবে না সুতরাং নামাজে যাওয়ার আগে আপনি যদি মনে করেন যে এখন থেকেই আদায় করবেন কোনো সমস্যা নেই তবে ফেতরাটা এমনভাবেই আদায় করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী যাতে করে আপনার টোটাল ধরেন পরিবারের ভিতরে ছয়জন বা পাঁচজন বা চারজন সদস্য আপনি যদি পাঁচশো টাকা করে একজনের ফেতরা হয় বা দুইশো টাকা করে হয় তাহলে পাঁচজনের ফেতরা দুইশো হলে এক হাজার হচ্ছে আর যদি পাঁচশো করে হয় তাহলে পঁচিশশো হচ্ছে একজনকে একজন গরিব অসহায়ের হাতে যদি আপনি এই টাকাটা তুলে দেন তাহলে হয়তো দেখা যাবে যে তার ঈদের যে খাবারটা সে সুন্দরভাবে কিনতে পারবে তার মুখে হাসি ফুটে যাবে এইভাবেই অর্থাৎ ঈদের দিন ভালো মন্দ ভালো পারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আগে একটু আগে দিয়ে দিলে টাকাটা কাজে লাগবে ঈদের আগে আপনার কাছে একেবারে স্পেসিফিক আমি জানতে চাচ্ছি সুনির্দিষ্ট নির্দিষ্টভাবে যে আমাদের মধ্যবিত্ত যে পরিবারগুলো থাকে তারা মোটামুটি ষাট সত্তর এই সাত সত্তর টাকার মধ্যেই প্রতি কেজি চাউল কিনে খেয়ে থাকে মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে ফেতরাটা কিভাবে নির্ধারণ হবে তাদের আয়ের উপরে ফেতরাটা নির্ধারণ হবে হুম যে তারা তাদের বর্তমান আগে কতটুকু তার আয়ের উৎস ছিল বর্তমান বেড়েছে না কমেছে যদি বেড়ে যায় তাহলে গতবার যেটা দিয়েছিল এবার একটু সে বাড়িয়ে দিবে এইভাবে মানে এই যে রসুল যেটা বলেছেন যে তার যখন যে সামর্থ্য ছিল তিনি জব দিয়ে শুরু করেছেন গম দিয়ে শুরু করেছেন মধ্যবিত্ত পরিবারদের ক্ষেত্রে মধ্যবিত্ত যদি আপনি পারেন তাহলে খেজুরের দাম ধরে দিবেন আড়াই কেজি আড়াই কেজি খেজুর অথবা আপনি যদি পারেন কিসমিসের দাম ধরে দিবেন হ্যাঁ খেজুর তো অনেক দামের আছে আছে না মধ্যবিত্তদের জন্য সে যদি পারে তিনশো টাকা কেজি খেজুরের দাম এটা দিবে চাউলের দামে চাউলের যদি তাহলে এটা তো মধ্যবিত্তের নিচে এটা তো নিম্ন মধ্যবিত্ত তাহলে আড়াই কেজি চাউলের দাম কত আসছে খুব জোর হলে দুইশো টাকা আসবে তাহলে এই দুশো টাকা আপনি যদি দেন আর আপনার যদি দেওয়ার সামর্থ্য থেকে চারশো টাকা তাহলে তো আপনার ফিতরাতুল হক ফিতরার হক সচেতন ভাবে এটা সচেতন ভাবে এটা সূক্ষ্ম ভাবে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 নেন আসলে জাকাতটা কি এ মাসে আদায় করতে হবে না শরিয়ার মোতাবেক কি বলা হচ্ছে আসলে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন হাকুল্লাহুর রিবা ওয়ের বিশ্বদগত সুদের বৃদ্ধিকে আল্লাহ পাক ধ্বংস করেন আর জাকাতের বৃদ্ধিকে আল্লাহ পাক বরকত দান করেন তাহলে সুদ হলো হারাম জাকাত হলো হালাল জাকাত দিলে আমার অর্থ সম্পদ বেড়ে যায় আর সুদ নিলে খেলে আমার সম্পদ কমে যায় তো আমরা তো বর্তমান সময়ের ভিতরে উপলব্ধি করছি যে আমরা সুদ নিচ্ছি মনে করছি যে এটা আমার এটাই আমার আরও মানে আমার আয় ক্রয় ক্ষমতাকে বাড়ায় দিবে আমার ধন সম্পদ অঢেল করে দিবে আসলে না আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে যাওয়ার কোনো ইমানদারের সুযোগ নেই তো আমরা বর্তমান যেটা দেখছি যে যেইভাবে আমরা জাকাত প্রদান করছি সেটা সে অনুযায়ী জাকাতের যে মৌলিক হক আমার মনে হয় একটু বিনষ্ট হচ্ছে আর জাকাত দেওয়ার উত্তম সময় আমরা রমজান মাসকেই মনে করে নিই এই কারণে জাকাত কিন্তু সারা বছরই দেওয়া যায় আপনি যে প্রশ্ন করেছেন জাকাত সারা বছরই দেওয়া যায় <coughs> তবে এই মাসে জাকাত দিতে রসুল সাল্লাম উদ্বুদ্ধ করেছেন এই কারণেই যে এই মাসের একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের সত্তরটা ফরজ ইবাদতের সম পরিমাণ স্বভাব সুহান আল্লাহ আল্লাহ পাক বান্দার বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দেন এবং এই মাসে যদি কেউ একটা ভালো নেক কাজ করে তাহলে অন্য মাসের সত্তরটা নেক কাজের সমতুল্য সাওয়াব হয়ে যায় সেই কারণে সাওয়াবটা যেন বাড়ে এই জন্য এই মাসে জাকাত দেবার জন্য রসুল সাল্লাহ সাল্লাম উদ্বুদ্ধ করেছেন নিজেও দিয়েছেন আমরা এই কারণেই দিই যে সাওয়াবটা আমাদের বেশি হবে রমজানের পরে যদি আপনি দু টাকা জাকাত দেন রমজানের মধ্যে যদি দু টাকা জাকাত দেন এই মাসের যে সাওয়াব ওই মাসের সাওয়াব তো এক হবে না সাহবের দিক থেকে অনেকটাই কমে যাবে যার কারণে উদ্বুদ্ধ করা হয়েছে রমজান মাসে বেশি জাকাত হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় জানা ছিল যে জাকাত নির্ধারণের সময় অনেকে অনেকে দ্বিধার মধ্যে থাকে যে জাকাতটা কিভাবে নির্ধারণ করব এই সূত্রটা যদি একটু সংক্ষেপে বলে দিতেন আসলে জাকাত নির্ধারণ করতে হবে আপনার <coughs> গচ্ছিত আপনার গচ্ছিত যে সম্পদ আছে হুম জাকাত গচ্ছিত যে সম্পদগুলো আছে আপনার সেই সম্পদ থেকে টোটাল সম্পদের পঁচিশ পার্সেন্ট জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট হ্যাঁ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে আপনার যদি এক লক্ষ টাকা সম্পদ থাকে তাহলে আপনাকে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে তার মানে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে আর যদি আপনার ক্ষেত খামার মানে ফসল জমি থাকে ফসল জমি থেকে যে ফসল উৎপাদন হবে ওসর বলা ওসর বলা হচ্ছে সেটা আল্লাহর বৃষ্টি থেকে হোক আর আপনার জমিনের যে পানি আছে সেখান থেকে যেটাই আপনি উৎপাদন করেন না কেন সেখান থেকে দশ পার্সেন্ট জাকাত দিতে হবে ওসর হারে তো এইভাবে আমরা জাকাত প্রদান করবো ইনশাআল্লাহ হ্যাঁ কতখানি এই সম্পদ গচ্ছিত থাকলে জাকাতটা ফরজ হচ্ছে সাড়ে সত্তলা সাড়ে সত্তলা যদি স্বর্ণ থাকে আর সাড়ে বাউন্ন তলা যদি রৌপ্য থাকে এই পরিমাণ সম্পদ যাদের সর্বনিম্ন নগদ অর্থ থাকলেও নগদ অর্থ থাকলেও হ্যাঁ, নগদ অর্থ আপনার কাছে আছে যেটা মোটামুটি এক বছর আপনার কাছে আছে এক বছর এক বছর যেটা আছে সেটা এক বছর হয়ে যাওয়ার কারণে কতটুকু আপনার কাছে অর্থ আছে যেমন মনে করেন সাড়ে বাউন্ন তোলা যদি রূপ্য হয় তাহলে সাড়ে বাউন্ন তোলা রূপ্যর বর্তমান সময় কত হয় বাজার দর যত হচ্ছে মনে করেন পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা যেটাই হোক এই পরিমাণ টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে ওই পরিমাণ টাকার যে জাকাত সেটা আপনাকে দিয়ে কারো কাছে যদি দেখা যাচ্ছে দুই লাখ টাকা নগদ আছে আবার সোনাও আছে হ্যাঁ। সেক্ষেত্রে জাকাতটা কি স্বর্ণের উপরেও হবে না কিভাবে হবে সেক্ষেত্রে নির্ধারণ যদি মনে করেন যে তার কাছে নগদ দুই লক্ষ টাকা আছে বা সোনার পরিমাণটা সাড়ে সাত তোলা নয় হয়তো কিছু কম আছে হতে পারে কিছু কম আছে আবার কারো কাছে সাড়ে সত্তর আছে তার বেশিও থাকতে পারে তো সাড়ে সাততলা যদি নাও থাকে তাহলে সাড়ে সাততলা বাদ দিয়ে সাড়ে সাততলা সাড়ে স্বর্ণের দাম কত আসে যদি ধরেন যে তিন লক্ষ বা চার লক্ষ আসে তাহলে আপনার কাছে চার ভরি আছে আপনার কাছে যে দুই লক্ষ আছে এটা দিয়ে ওই পরিমাণ হয়ে যাচ্ছে টোটাল এক জায়গায় করে একসাথে জাকাত দিয়ে দিতে হবে হ্যাঁ, এভাবে আমরা ধন্যবাদ অনেকের এই প্রশ্নগুলো থেকে থাকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আরেকটি বিষয় জানবার ছিল যে লাইলাতুল কদর কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের এই মুসলিম উম্মার জন্য এবং এই রমজান মাসে কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে যদি সংক্ষেপে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি কিছু বলতেন জি অবশ্যই আল্লাহ পাক করণুল কারিমের মধ্যে বলেছেন যে ইন্না আংজালনা হুফি লাইলাতিল কদর তোমরা কি জানো আমি নাজিল করেছি লাইলাতুল কদর নিশ্চয় আমি নাজিল ইন্না নিশ্চয় আংজালনা নাজিল করেছি লাইলাতুল কদর লাইলাতুল কদর নামক একটা রাতকে তোমাদের ভিতরে আমি নাজিল করেছি ওমা আংজালনা ওমা আদর কামা লাইলাতুল কদ লাইলাতুল কদরটা কি এটা কি তোমরা জানো আমাদেরকে প্রশ্ন করছেন আমরা বলেছি না আল্লাহ আপনি সব কিছু জানেন আমরা কিছুই জানি না এই সম্পর্কে আল্লাহ তালা বললেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার এই মাস এই রাতটিটা হলো হাজার মাসের চাইতে উত্তম একটি রাত অর্থাৎ সত্তর বছর চার মাস হ্যাঁ এই এটা বলা হচ্ছে এভারেজ মানে আয়ুর থেকে বেশি আমাদের গড় আয়ুর থেকেও বেশি গড় আয়ুর থেকেও বেশি তাহলে একটা রাত যদি কেউ সারা জীবনের ইবাদত করে শেষ জীবনে সারা জীবনে একটা শ্রেষ্ঠ রাত ইবাদত করে যদি লাইলাতুল কদরকে পেয়ে যায় তাহলে তো আর জীবন আর কিছু দরকার নেই এই লাইলাতুল কদরটা কোন কোন কোন দিনগুলো এবং এটা আমাদের কি ধরনের ইবাদত হ্যাঁ আল্লাহ তাআলা তিনি বলেছেন যেমন এটা শেষ দশকের দিকেই এটা আদায় হয়ে থাকে নবীজি বলেছেন যে নবীজি নিজেই এটা শেষ দশকের দিকে তিনি পালন করেছেন বিশেষ করে শেষ দশ রমজান তার মানে হচ্ছে শেষ দশ রমজানের প্রত্যেকটা বিজোর রাত বিজোর রাত হ্যাঁ প্রত্যেকটা বিজোর রাত বিজোর রাতে আপনাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বিজয় রাতগুলোতে আপনাকে কদর তালাশ করতে হবে সারা রাত্রি তসবি তালিল করবেন কোরআন তেলাওত করবেন অথবা কোরআনের আলোচনা হলে সেখানে শুনবেন এভাবে ভালো প্রত্যেকটা কাজ মানে তাহাজ্যতের নামাজ কেমন লাইল বাস্তবায়ন করতে করতে আপনি রাত পার করবেন ইনশা আল্লাহ রায়রাতুল কদরের তো কিছু নমুনা আছে যেমন সেই দিন দমকা হাওয়া বের বইবে এরপরে আকাশে প্রচুর পরিমাণ তারা ফুটবে এবং ঠান্ডা বৈরী একটা আবহাওয়া শীতল আবহাওয়া নেমে আসবে এগুলো হলো লক্ষণ তো আমরা লাইলাতুল কদর তালাশ করব দেখেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা দর্শক যারা আজকে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলকেই বলছি অনুরোধ করছি যে জীবনে অনেক সময় আপনি অকলুষিত করে ব্যয় করে ফেলেছেন মূল্যায়ন করেন নাই যেহেতু আল্লাহ তালা বলেছেন ওয়ালাস সময়ের কসম খেয়েছেন ইন্নাল ইনসান আলাফি খোস প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সুতরাং আমরা ক্ষতিগ্রস্তের মধ্যেই আছি আল্লাহ পাক যে কথা বলেছেন এটা মিথ্যা নয় বাস্তব সত্য সুতরাং এই মাসটাকে আমরা বেশি বেশি মূল্যায়ন করার চেষ্টা করি আমরা রমজান আসলে দেখেছি সমগ্র রসদুল্লাহ সাল্লাম তার সাহাবিরা এই রমজানকে পালন করবার জন্য সব কিছু বাদ দিয়ে রমজানের প্রিপারেশন নিয়েছেন প্রস্তুতি নিয়েছেন আমরা কিভাবে বাড়ানো যায় এই চিন্তা করি আর আমাদের নবীজি পূর্বের ইমানদাররা কি আমনে রমজানকে সুন্দরভাবে পালন করা যায় সকল কিছুর কিছুকে মানুষের দুর্গরায় পৌঁছে দেয় এই কালচার তারা বাস্তবায়ন করেছেন তো আমি যেটা বলছি যে আপনারা এই অন্তত রমজান মাসে সবে কদর তালাশের জন্য প্রাণপণ চেষ্টা করেন প্রত্যেক মুসলমান ভাইদের বলবো আপনারা মসজিদে গিয়ে এতে কাপে ঢুকে পড়েন মা বোনরা যেহেতু রসুল্লাহ সাল্লাম তার স্ত্রী মেয়েরা বাসায় এতে কাপ করেছেন তিনি তার ছেলেদের নিয়ে সাহাবিদের নিয়ে মসজিদ এতে কাপ করেছেন আমি বলবো সকল মুসলমান পুরুষগুলি মসজিদে গিয়ে এতে কাপ করবেন মা বোনেরা আপনারা বাসায় এতে কাপ হ্যাঁ, করবেন এর ভিতরে আপনারা প্রিপার প্রিপারেশন নিয়ে নেবেন আর এইভাবে আপনারা সবে কত তালাশ করবেন একবার যদি কিসমতে আটকায় যায় বেঁধে যায় আপনি আল্লাহ হবে আমরা সেই প্রত্যাশা করি ধন্যবাদ হাফেজ কারিমাল রহমান আহমদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এসে কথা বলবার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে আপনার জন্য সামনে একটি উপহার এবং আজকে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই জন্য আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের অতিথির সঙ্গে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে ফিতরার কিছু বিষয় আমরা জানবার চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে ফিতরা আমরা কিভাবে আদায় করব ফিতরা পরিমাণটা কি ধরনের হওয়া উচিত এবং কোন সময়ের মধ্যে আদায় করা উচিত কাদের ফিতরা দেওয়া উচিত জাকাত নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছি আমরা যেন চেষ্টা করি এই রমজান মাসে আমাদের জাকাতটা আদায় করে নিতে কারণ এই রমজান মাসে আমরা যে দান সৎকা যা কিছু করি না কেন সত্তর গুণ সব আমরা পেতে পারি এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পূর্ণাঙ্গ জাকাতটা আদায় করে নেওয়া জাকাত কিন্তু একেবারে অপরিহার্য একটি আমাদের জন্য বিষয় কেউ যেন জাকাতকে আমরা এড়িয়ে যাবার কোনো চেষ্টাই না করি এরপর আমরা লাইলাতুল কদর নিয়ে সংক্ষেপে আলোচনা করবার জন্য চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে খুব অল্প সময় আমাদের সাথে কথা বলেছেন হাফেজ কারি মৌলানা হুমায়ুন আহমেদ ইমাম ও খতিব এ পূর্ব নবগঙ্গা বায়তুল হামজামে মসজিদ আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ বরেন্দ্র অনলাইন টেলিভিশনকে মোবারকবাদ যত দর্শক শ্রোতা আজকের এই প্রোগ্রাম উপভোগ করছেন আপনাদেরকে মোবারকবাদ আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করি আপনাদের ঈদ যেন সুন্দর হয় রমজান যেন শুভকল্যাণ আপনাদের জন্য বয়ে নিয়ে আসে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআনের হক কথাগুলি দর্শক মন্ডলী আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ফিক বিকাল চারটা ত্রিশ মিনিটে শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে অনুষ্ঠান গ্রন্থনা